আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আনিকা তাসনিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ধলঘাটা ও কুতুবদিয়া উপজেলার ছটি ইউনিয়নের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে সুপার ট্যাগ বেড়িবাঁধ নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে অচিরেই এই বৃহৎ প্রকল্পটি বাস্তবায়িত হবে এতে মহেশখালীতে ভূমি বাড়বে তিনশো পঁচিশ একর গতকাল কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড আয়োজিত কুতুবদিয়া ও মাতারবাড়িতে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় জানানো হয় মাতারবাড়ি ও ধলখাটায় সতেরো কিলোমিটার সুপার দায়কের উচ্চতা হবে দশ মিটার বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তিন একর লেক খনন ও বনায়ন করা হবে কুতুবদিয়া উপজেলায় চল্লিশ কিলোমিটার সুপার বেড়িবাঁধ নির্মিত হবে প্রথম পর্যায়ে বাঁধের উচ্চতা হবে সাড়ে আট মিটার বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পুকুর ও বনায়ন করা হবে সুপার উপরে হবে আধুনিক সড়ক এই প্রকল্প বাস্তবায়ন হলে ধরঘাটার পশ্চিমে হাঁসের চরের তিনশো পঁচিশ একর জমি সুপার ভিতরে চলে আসবে ফলে মহেশখালীর ভূমি বৃদ্ধি পাবে তিনশো পঁচিশ একর এতে প্রধান অতিথির বক্তব্যে আশিকুল্লা রফিক এমপি বলেন কুতুবদিয়া ও মহেশখালীর প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ আট ইউনিয়নের জনগণকে শতভাগ সুরক্ষা দিতে কাজ করছে সরকার এই প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালী ও কুতুবদিয়া হবে সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলা বিয়াম ফাউন্ডেশন কনফারেন্স রুমে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভুইয়া প্রধান প্রকৌশলী শ্যামল চন্দ্র দাস কক্সবাজার এক সংসদীয় আসনের দুই উপজেলা চকরিয়া ও পেকুয়াকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে তালিকাভুক্ত হওয়া দুই উপজেলার ভূমিহীন এক হাজার বত্রিশ পরিবার কয়েকটি ধাপে পুনর্বাসিত হয়েছেন এরপর ওই দুই উপজেলায় আর কোনো ভূমিহীন ও গৃহহীন অবশিষ্ট থাকছে না দু সালে তালিকাভুক্ত প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে দুই শতাংশ করে খাস জায়গায় বাড়ি তৈরি করে দেওয়ার মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে দুই উপজেলার সর্বশেষ উপকারভোগী নির্বাচিত হওয়া পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য খাস জায়গায় নতুন বাড়িও তৈরি করা হয়েছে জেলায় প্রথমবারের মতো সংসদীয় আসন কক্সবাজার একের নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এক আসনের সংসদ সদস্য জাফর আলম জানিয়েছেন কক্সবাজার জেলার মধ্যে একমাত্র সংসদীয় আসন কক্সবাজার একের নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলাকে শীঘ্রই ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নিঃসন্দেহে খুব খুশির খবর সেই মাহেন্দ্র খনের জন্য চকরিয়া ও পেকুয়াবাসী অধীর আগ্রহে রয়েছেন চকরিয়া বিএমচর ইউনিয়নে মিঠা পানি সংকটে চাষাবাদ নিয়ে বিভাগে পড়েছেন চাষিরা বিষয়টি জানার পর সংকট নিরসনে নেওয়া হচ্ছে নদী খননের উদ্যোগ স্থানীয় কৃষকরা জানিয়েছেন নদীর পানি দিয়ে শুকনো মৌসুমে তারা ধান চাষ করতেন সম্প্রতি নদীতে পানি না থাকায় বেশ কিছু জমিতে ধান চাষ করা সম্ভব হচ্ছে না নদী ভরাট হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন কৃষকরা বিষয়টি তারা স্থানীয় কৃষি কর্মকর্তাকে অবহিত করেছেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাসিম হোসেন জানিয়েছেন বিএমচর ইউনিয়নে যে নদীতে মিঠা পানির সংকট হয়েছে তা নিরসনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করা হয়েছিল সেটার ভিত্তিতে উপজেলা কৃষি অফিস সেই নদীটি পরিদর্শন করে এবং সংকট নিরসনের জন্য নদী খননের উদ্যোগ নেয় আশা করা হচ্ছে দ্রুত সময়ে নদীটি খনন করে সংকট নিরসন করা হবে টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে মালিকবিহীন এক হাজার একশত আটানব্বই ক্যান বিয়ার উদ্ধার করেছে গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার হেচ্ছার খালের প্যারাবনে অভিযান চালিয়ে প্যারাবনের ঝোঁপের ভেতর বিশেষ কায়দায় লোকায়িত অবস্থায় দশটি বস্তা উদ্ধার করা হয় এসব বস্তায় বিয়ারগুলো পাওয়া যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ফের রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন রফিক নামক ওই রোহিঙ্গাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রথমে পিটিয়ে ও পরে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবারের সদস্যরা গতকাল বিকেলে ইরানি পাহাড় এলাকায় এই ঘটনাটি ঘটে আট এপিবিএন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানিয়েছেন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে এদিকে রেব পনেরো ও আট এপিবিএন যৌথ অভিযান চালিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার আসামি ও কথিত রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা বত্রিশ মিনিটে চলবে বিকেল তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে